আজকে তৈরি করবো যে কি ওয়েবসাইটের ট্যাম্পলেট ওয়েবসাইটের একটা বাহিক অব বইটা ডিজাইনটা তৈরি করে দিব আমরা ফটোশপের মাধ্যমে তারপর এটাকে ওয়েব ডেভেলপার যারা তারা এস টি এসটিএমএল কোডে রূপান্তর করবে এরপরে যারা ওরা যা করবে ওটা ওদের কাজ আমরা আমাদের ডিজাইনটা তৈরি করে দিব তো ডিজাইনটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে আমি ফার্স্ট খাতায় রাফ করে নিব কোথায় কি করব কি করব কিভাবে ডিজাইনটা করব প্রথমে আপনি লেআউট তৈরি করে নিব তারপর আমরা এখানে ফটোশপে আসবো তৈরি করার জন্য তো আমি যদি কন্ট্রোল অ্যান্ড নিই এখানে দিব এগারোশো সত্তর একটা ওয়েবসাইটের এই এর পাশে যে দিকটা হয় সেটা হচ্ছে এগারোশো সত্তর এবং নিচের দিক দিয়ে যা দিতে পারি ওটা ওটা সমস্যা না আমার পাশে থাকবে যে উইড থাকবে যে এগারোশো সত্তর ঠিক আছে আমার এই ওয়েবসাইটের এটা ক্ষেত্রে এটা হয় স্ট্যাম্পলেট তো টেমপ্লেট দিলাম আমি ভিডিওটা লেন্থ কম হওয়ার জন্য আমি তাড়াতাড়ি যাবো একটু আপনারা আস্তে আস্তে করে নেবেন ঠিক আছে আমি একটা সাদা পেজটা নিলাম ঠিক আছে এটা হচ্ছে কি এগারোশো সত্তরের এবং কি এয়ার টেমপ্লেট তারপর আমি প্রথম আমি আমি আসি একটু আমার ওয়েবসাইটটা কীভাবে বানাবো সেটা আচ্ছা প্রথম থেকে প্রথমই কী থাকে মেনুতে এগুলো থাকে তো এগুলো আমি আগে সেট করে নিই এতটুকু পর্যন্ততে আসি প্রথম এটাতে আমি কি করব ট্যাক্স বাটন নিলাম ঠিক আছে এই ট্যাক্স বাটনটা নিলাম একটা ট্যাক্স বাটন নিলাম আমি আর হ্যাঁ ট্যাক্স বাটনটা নিলাম নেওয়ার পর আমি কি দিব এটা নিব এখানে দিব number zero one eight two নাম্বারটা থাকুক zero one eight one five double one seven four three number দিলাম তারপরে আসেন A B C at the rate of Gmail Gmail dot com ঠিক আছে আমি এটার এটার টাইম নিউ রোমান করে দিই টাইম নিউ রোমান ঠিক আছে এটার আর একটু ছোটো করে দিই ফন্ট সাইজ এবং এটাকে কালার দিয়েছি ব্ল্যাক এবং এটাকে ইটালিকটা তুলে দিয়ে রেগুলার করে দিই তাহলে আমার এটা কি এতটুকু আসছে তা আমি চাইলে এটা আরও ছোটো করে দিব কারণ এটা থাকবে যে আমার কি ওয়েবসাইটের সিক্স ফিট সিক্স ফিট করে দিলে ঠিক আছে হুম তো এটা সিক্স ফিট করলাম সিক্স ফিট করে কি এই ট্যাক্সটা লেয়ারটা এই ট্যাক্স ল্যাবটা আসছে ঠিক আছে আসার পর আমি কি করব এখানে তারপর আরেকটা ট্যাক্স চেয়ার লিব এখানে লিখব about A B O U T about দিব এবং log in log in log in দিলাম লগ ইন দেওয়ার পর আমার কি থাকবে ধরেন L LP help log in oblique oblique sign up থাকবে sign up sign up log in অথবা সাইন আপ ঠিক আছে লগ ইন অথবা সাইন আপ থাকবে এই এতটুক এতটুক আমি কি করলাম আমার ওয়েবসাইটে বাহিক অফ বইটা তৈরি করলাম উপরে যেটা থাকে ওই জিনিসটা তো আমি এটাকে আরও উপরে তুলে দিই একটু জায়গা খালি রাখবো না কারণ খালি রাখার প্রয়োজন নাই নো নিট এতটুকু তুলে দিলাম তুলে দিয়ে আমি কি করব এটাকে আমি একটু লম্বাতে টেনে দিই এই ওকে দিলাম ওকে দেওয়ার পর এটাকে কি করব এটা আরেকটু উঠবে আরেকটু উঠবে উঠছে উঠার পর আমি কি করব এখান থেকে শেপ নিব শেপ নিয়ে কি আমার অল শেপে ক্লিক করব অলে ক্লিক করলাম অলে ক্লিক করে অ্যাপিয়ারেন্স দিলাম আমার এখানে ফোনের অপশনটা লাগবে আর এ লাগবে যে আমার মেসেজ বক্স দুইটা জিনিস লাগবে আমার ফোন এবং মেসেজ বক্স হ্যাঁ মেসেজ বক্সটা পেলাম হ্যাঁ মেসেজ বক্সটা পাওয়ার পর এখানে কি হ্যাঁ এটাকে কি কালার দিব কালো হ্যাঁ এটার এটা দুইটাই কালার দিলাম কালো ঠিক আছে ক্যান্সেল ওকে আরেকটা নিব আরেকটা নিয়ে আচ্ছা এটা থাকুক এখন এটা থাকুক আরেকটা শেপ নিব এটা কি ফোন অপশনের আরেকটা কি থাকবে ফোন অপশনের কল কল এটা কই দেখ দেখছো এটা কল অপশনের এটা নেই আমরা এতদিন দেখেছি এগুলো কিভাবে আমরা ফোন ফোনটা কোথায় এই ফোনটা নিলাম নেওয়ার পর আমি কি করব এটাকে কন্ট্রোল ট্রি দিলাম ট্রি দিয়ে ছোটো বড় করবো কন্ট্রোলতে দিয়ে ছোটো বড়ো করলাম তারপরে ওকে দিলাম ঠিক আছে এখন কি করব আমি এখন এটাকে হ্যাঁ, ঠিক আছে এটাকে এখানে বসাই দিব আচ্ছা এটা এখানে আরও ছোট লাগবে তো জুম দিলাম আমি যদি দোনোটাকে একসাথে সিলেক্ট করে দিই এবং দোনোটাকে একই সাইজ রাখার জন্য আমি কি ড্রোনটাকে একই সাইজ রাখার জন্য একসাথে সিলেক্ট করলাম কারণ একটা ছোট একটা বড় হইলে আমার বিশ্রী দেখা হবে সেই জন্য এটাকে কি এখানে বসাইলাম তারপরে এটাকে কি একটু উপরে তুলে দিই হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে এখন এটাকে এখানে বসাই দিই বসাই দেওয়ার পর আমার কাজ হচ্ছে দেখি কি এই শেপ দুটাকে কি রিসাইজ করে নিব রিসাইজ করে নিলাম ঠিক আছে <coughs> এটা এই টুলটা নিলাম নেওয়ার পর আমি কি এটাকে আমি কি করব এখানে একটা কি লেয়ার নিলাম লেয়ার নিয়ে আমি এখানে কি একটু হালকা কালার দিয়ে আমি কি এটাকে কালার দিয়ে দিব কালার কিভাবে দিব এই হ্যাঁ এটাকে কালার দিলাম এবং চিকনি করে দিলাম ঠিক আছে এই লেয়ারটা ঠিক আছে এই লেয়ারটাকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে কি করব আমি ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিলাম টি দিয়ে আমি কি এটাকে এদিকে নিয়ে যাই এদিকে নিয়ে আসলাম ঠিক আছে এদিকে নিয়ে আসার পর আমি কি করব আবার ডুপ্লিকেট করলাম কোন লেয়ারটাকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু আলাদা করে নিই হ্যালো এটাকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এটাকে কী করবো ট্রেনের ধরে এদিকে নিয়ে আসবো অ্যাবাউটের মধ্যে ওখানে একটা এবং সাইন আপের মধ্যে ওখানে আরেকটা দিব ডুপ্লিকেট আবার করব duplicate layer okay duplicate layer করে তারপর আমি কি এখানে আনলাম আর লাগতেছে না ঠিক আছে ওকে আমি যদি কন্ট্রোল ম্যানেজ দিই এখন কি অবস্থা আছে আমার ওয়েবসাইটটা এই অবস্থা আছে ঠিক আছে ঠিক আছে এখন বুঝতে পারছো এখন এখন আসো কন্ট্রোল ডি সিলেক্ট এটা ডি সিলেক্ট করি সবটাকে এখন আমি আরেকটা লেয়ার নিব লেয়ার নেওয়ার পর আমি এইটা সিলেক্ট করলাম আবার এইখান থেকে শুরু করে এ পর্যন্ত আমি আরেকটা কালার দিব এখন ওই কালারটাই সেম কালারটা আবার দিলাম কোন কালারটা কন্ট্রোল ডি এইচ হয়েছে হয়েছে এখন আমার উপরের সাইডটা বানানো হয়েছে উপরের মেনুটা বানানো হয়েছে হ্যাঁ উপরেরটা শেষ তারপর আমরা দেখে নিব এগুলো সেন্টারে আছে কি না তো আমরা তারপরে দেখে নিব এগুলো সেন্টারে আছে কিনা এগুলো যদি ঠিক জায়গায় না থাকে তাহলে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব ঠিক আছে স্টেপগুলোকে এটা যদি আরেকটু এদিকে আসে ভালো হইতো না তাহলে টাইক্স বানিবো টাইক্স বানিয়ে গি আচ্ছা મત এ এরো ডিস্ট্রবিউশন আচ্ছা যদি এটা প্রবলেম করে তাহলে এটা কি কি করব এই এই অন্য অন্য আরেকটা ট্যাক্স লেয়ার আলাদা আলাদা লেয়ার নিব তো এই উপরের বারটা যখন হয়ে গেছে এটাকে আমি কি ইয়া করতে পারি এখন কি করতে পারি একটা গ্রুপ করতে পারি না ফার্স্ট রিসাইজ লেয়ার করে নিই নাহলে গ্রুপ কন্ট্রোল জি দিলাম সবগুলো একটা গ্রুপ হয়ে গেছে নাহলে লেয়ার কোনটা কোন দিকে যাবে আমি চিনবো না ঠিক আছে কাজ করতে পারবো না একটা গ্রুপ করে ফেলে রাখলাম এটা শেষ এই জায়গায় আমার এই টাস্ক কমপ্লিট তারপর আসো যে দ্বিতীয় টাস্কে আসো এই টাস্কে আমার কি থাকবে একটু মোটা থাকবে এখানে লগো থাকবে আর এ থাকবে আমার একটু লগো থাক এখানে একটু লগো থাকবে এই জায়গা থেকে শুরু হবে লগোটা এবং এই জায়গায় গিয়ে শেষ হবে এই জায়গার বাইরে যাব না আমি ঠিক আছে আচ্ছা এখন আমি যদি একটা শেপ নিই লগো আকৃতির যে কোনো আকৃতির নিলে হচ্ছে ধরো সাপোজ যে কোনো একটা ইউজ করি আমি ধরো এটা আমার লগো এটা আমার লগো ঠিক আছে এটাকে একটা যদি কালার দিই আমি এটাকে কালার আরেকটু ছোটো করতে হবে কন্ট্রোল প্লাস আমি যদি প্লাস দিই তাহলে আমি এখানে আর একটু ছোটো করতে পারবো কন্ট্রোল শিপ চেপে ধরেছি আমি কিন্তু কন্ট্রোল শিপ চেপে ধরে দুই দিক থেকেই ছোটো করতেছি কেন দুই দিক থেকে করতেছি যাতে কি হ্যাঁ মানে গোল থাকে কারণ এটাকে কালার দিতে হলে কী করতে হবে অ্যাপ্লাইড এটাকে কালার দিতে হবে এখন আমার চাইলে এটাকে কালার দিতে পারতেছি এখন এই কালার দিব ওকে একটা কালার দিলাম এখন এখানে যদি লাল দিই এখানে যে কোনো একটা কালার আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে এটা ওয়েবসাইটে আমার জন্য কি চলে আসছে এটা যদি আমি রিসাইজ করে নিই রিসাইজ করে নিলে আরও সুন্দর দেখাবে হ্যাঁ রিসাইজ করে নিলাম এখন আমি যদি এখানে একটা ট্যাক্স লিখতে হবে আমাকে ট্যাক্স ওয়েবসাইট মানে ওয়েবসাইটের নাম ওয়েবসাইট আমি লেখাটাকে একটু স্টাইলিশ বানাবো এখন সিলেক্ট করলাম ট্যাক্স বারটা নিলাম কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করে লেখাটাকে একটু স্টাইলেস না দিলে না হয় না তাহলে আমি স্টাইলটা সিলেক্ট করে নিই যে কোনো একটা স্টাইল এখান থেকে কি দিতে পারতেছি ঠিক আছে এটাকে আমি সিলেক্ট করে এদিকে নিয়ে আসলাম ঠিক আছে ওকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি কি করব এখন <clears throat> এখন আমি এখানে কি টু দেখো make selection selection control make a selection ছোট যেখানে জিরো থাকবে এখন হয়েছে দেখছ আমি যদি এখানে কালার দিতে চাই এখন আমি কি করব এই কালারটা দিব এই কালারটা দিতে হলে আমাকে কি এই চলে আসছে এটা ঠিক আছে এখন আমি জুম দিলাম ওয়েবসাইট এবং ট্যাম্পলেট ডিসিলেক্ট করলাম ঠিক আছে ওয়েবসাইট আসছে অপাসিটি যদি কমাই দিই কোনটার এটার অপাসিটি কমাচ্ছি আচ্ছা ঠিক আছে অপাসিটি কমাইলাম তাইলে আমার কি হুম এখন আমি একটা ট্যাক্স বার নিই এটাতে ট্যাক্স বার কি হোম এটা হবে টাইম নিউ রোমান হ্যাঁ হোম হোম দিব হোম দিয়ে product P R G U C T product তারপরে দিব যে কি সার্ভিস সার্ভিস তারপরে দিব যে কন C O N T C T contact কি করতেছি আমি এগুলোকে আমি কি করতেছি মেনু বানাচ্ছি ওয়েবসাইটের যে মেনুগুলো থাকে ওগুলো বানাচ্ছি আমি ওয়েবসাইটের মেনুগুলো বানাচ্ছি কিভাবে এখানে চাইলে আমি কি এই কালারও রাখতে পারি অন্য কালারও দিতে পারি এখানে মেনুগুলোকে আরও স্টাইল করা যায় যেগুলো পরে আসতেছি আমরা বেসিক যেটা এটাতে আমি এখন হাত দিচ্ছি না তো এখানে আরও শ্যাডো দেওয়া যায় এই এই দাগগুলো দেওয়া যায় তো এগুলো আমরা পরবর্তীতে অন্য একটা টিউটোরিয়ালে দেখব এখন আমরা কি এটা স্লাইড একটা স্লাইড বানাবো ঠিক আছে স্লাইডে কন্ট্রোল আর দিলাম রুলার নিয়ে আসলাম রুলার নিয়ে আসে আমি এতটুকু পর্যন্ত আমার স্লাইডটা থাকবে ঠিক আছে তাহলে আমি কি করব কিচ্ছু করতে হবে না জাস্ট সিম্পলি ওপেন ওপেন থেকে ডাউনলোডস ডাউনলোডস থেকে আমি কি একটা স্লাইডার ইমেজ নিয়ে আসবো ধরেন এই স্লাইডারটা ইমেজ নিয়ে নিয়ে আসলাম আচ্ছা এতটুকু আমার হয়ে গেছে না এটা থেকে এটা থেকে এটা পর্যন্ত এই সাইজ করে আমি কি করব গ্রুপ করে দিব কারণ না হলে আমি খুঁজে পাবো না গ্রুপ টু এই প্রথম স্লট দ্বিতীয় স্লট তৃতীয় স্লট আসি এবার ঠিক আছে তৃতীয় স্লটে যখন আসছি আমি কি একটা এই ইমেজ নিয়ে আসছি ইমেজের ব্যাকগ্রাউন্ডটা খুলে ফেলবো লক করা আছে আমি মুভ টু লিক সিলেক্ট করবো মুভ টু সিলেক্ট করে এটাকে টেনে নিয়ে যাব ওখানে এখানে টেনে নিয়ে কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিয়ে দেখতেছি যে এটার কি অবস্থা অনেক খারাপ এটা অনেক দূরে আছে এটাকে টেনে নিয়ে আসতে হবে কন্ট্রোল শিপ চেপে ধরলাম এটাকে ছোট করলাম ছোট করে আমি কি জায়গায় বসাবো এখানে বসাবো কন্ট্রোল চেপে ধরলাম কন্ট্রোল চেপে ধরে এটাকে টান দিলাম এদিক থেকে এদিক থেকে একটু ছোট করার দরকার হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে হ্যাঁ হয়েছে ওকে বসাই দিলাম এখন ট্যাক্স বার নিব ট্যাক্স বার নিয়ে online come to our come company ওয়েলকাম টু আওয়ার কোম্পানি তারপর আরেকটা লাইন নিজে লিখে ফেলি we provide we provide um, we provide quality product like quality product product and services এটাকে কি করব এখানে বসাই দিব এখানে বসাই দিয়ে কি করব কন্ট্রোল টি আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে দিই সাদা দিই সাদা দিলাম সাদা দেওয়ার পর এটাকে একটু চেঞ্জ করবো এটা টাইম নিয়ে রোমানটা থাকবে না এটাকে আরেকটা আরেকটা সিম্বলিক দিই তাহলে সুন্দর দেখাবে ওয়েলকাম টু আওয়ার কোম্পানি এটাকে যদি আমি পিক্সেল id দিই এই welcome to our company provide our best file এটাকে আমি কি একটু কন্ট্রোলটি দিলাম কন্ট্রোলটি কেন দিলাম মধ্যখানে বসাই আমার মধ্যখান কোন দিকে এই আমার মধ্যখান মধ্যখানে এখানে বসাইলাম ঠিক আছে ওকে ওকে দিয়ে তারপর কি করব তারপরে আমার একটা বাটন লাগাবো বাটন বাটন দেওয়ার জন্য আমি আসি যদি এখন এখান থেকে এখান থেকে গিয়ে আমি কি করব একটা বাটন চুজ করব এটা আমার বাটন এখানে ব্যাকগ্রাউন্ড একটা ভিতরে কালার দিয়ে দিই কালার দিলাম ঠিক আছে কালার দেওয়ার পর আমি কন্ট্রোল টি দিয়ে মধ্যখানে বসাইকে মধ্যখানে নিয়ে আসলাম মধ্যখানে এনে কন্ট্রোল শিফট এনে ধরে যদি আরেকটু বড় করি বাটনটাকে পাশের দিক দিয়ে আরেকটু ছোট করি আরেকটু ছোট করি করলাম করার পর আমি কি করবো এটাকে রিসাইজ না এটাকে আমি রিসাইজ করে ফেলি রিসাইজ করে আমি কপি করলাম কপি করে এটাকে ব্লু ক্রেডিট অপশনে গিয়ে স্টোক স্টোক দিলাম হোয়াইট সিলেক্ট করলাম হোয়াইট সিলেক্ট করে আমি কি ওকে রিসাইজ স্টাইল ঠিক আছে আমি যদি এটাকে বন্ধ করে দিই এখন কিছু হচ্ছে না তার মানে আমি এটাকে একটু ভুল করছি ভুল হচ্ছে যে কি আমি ডিলিট করে দিই তাহলে বলতেছি রিসাইজ করাটা আমার ভুল হয়েছে তো এটা আমি আবার ঠিক করতেছি রিসাইজ করব না আমি এখানে কি জাস্ট এটাও করতে পারি যে কি এখানে হোয়াইট দিয়ে দিতে পারি তিন ফিট তো এখানে এক ফিট দিয়ে দিই তাহলে আরও ইজিতে হয়ে যাচ্ছে এটা হয়েছে কন্ট্রোল টি আর কিছু করতে হচ্ছে না কন্ট্রোল টি দিয়ে ওকে ওকে দিলাম ওকে দিয়ে রিসাইজ করে ফেলি আর কাজ নেই এটার ঠিক আছে আবার আমি একটা ট্যাক্স বার নিব ট্যাক্স বার নিয়ে বাটনে কিছু লিখতে হবে না বাটনটা কি হবে পাটনের লেখাটা কি হবে time new Roman time new Roman আর একটু ছোট হবে বসছে কালার e কি দিব যেটা ইচ্ছা সেটা এখান থেকে দিতে পারবো কালারটা চেঞ্জ করে ওকে দিলাম আমি এখন গ্রুপের এই এখান থেকে এই গ্রুপ পর্যন্ত কি গ্রুপ করে ফেলবো তিনটা গ্রুপ হয়েছে আমার এতটুকু পর্যন্ত কি চলে আসছে আমার ওয়েবসাইটের কি অনেকগুলো কাজ আমি কি শেষ করছি ম্যানু থেকে শুরু করে হোম পেজ পর্যন্ত তারপরে আমি যাই যে নিচের নিচের ঠিক আছে নিচের সাইজে যাই এখানে প্রথমে একটা লিখা দিব আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো রুলার নিয়ে এটা থেকে এই সামান্য এতটুকু পর্যন্ত গ্যাপ রাখবো এটা গ্যাপ থাকবে গ্যাপ পরে আমি আসি যে এখন এখানে একটা হেডিং থাকবে এখানে একটা হেডিং থাকবে এখানে কিছু লিখা থাকবে এতটুকু পর্যন্ত তারপরে যাই আমার কি থাকবে তিনটা সেকশন থাকবে আমার ঠিক আছে আচ্ছা এই দুইটা সেকশন শেষ করি আগে এখানে দিয়ে এখানে ট্যাক্স দিলাম our our services okay colour দিলাম our our service S R S E S services ঠিক আছে কন্ট্রোল এ দিলাম বোল্ড করে দিলাম চাইলে এটার এটা অনেকগুলো কি আবার সার্ভিসেস এটা এখানে দিব এর মধ্যে ওখানে আসছে আসছে কন্ট্রোল টি দিলাম ওকে কন্ট্রোল টি দিলাম টি দিয়ে একটু নিচে নামাইতে চাইলে নিচে নামাই দিচ্ছি ওকে ওকে দেওয়ার পর আমি কি করব এখন কিছু দামি কন্টেন্ট নিয়ে আসবো dummy dummy text কিছু লেখা নিয়ে আসতে হবে আর কি লিখে দিব এখানে সেই লেখাগুলো এখানে কি নিয়ে আসতেছি লেখা কপি করলাম কপি করে আমি এখানে পেস্ট করে দিব এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আমার লিখাগুলো হবে এর বেশি যাবে না আমি চাইলে এখানে কি টাইম নিউ রোমান দিই টাইম নিউ রোমান তারপরে এটা হবে যে আট ফিট হ্যাঁ লিখে বাকিগুলো রেগুলার আর একটু ছোটো করে দিই ছয় ফিট দিই এটা কপি করলাম আচ্ছা তুমি দেখছ এটার মধ্য হ্যাঁ লেখাগুলা লেখাগুলো ওয়েবসাইটে আছে আর কি কন্ট্রোলটি দিলাম আর একটু দুপাশে বড় করে দিই মধ্যখানে ওয়েবসাইটে লিখে থাকে না এগুলো আর কি এখানে এনে দিলাম ওকে দিলাম ওকে দিয়ে কি করব এটাকে এখানে এনে দিলাম ঠিক আছে এতটুকু পর্যন্ত গেল আমার সার্ভিসেস তারপরে আসো আমার তারপরে আমরা কি করব এটা বক্স নিই আচ্ছা প্রথম এখানে রুলারে এতটুকু পর্যন্ত হবে যে আমার একটা শেপ এতটুকুর মধ্যে হবে যে আমার লিখা হেডিং এতটুকুর মধ্যে হবে যে বাটনটা ঠিক আছে তা আমি যদি শেপ শেপ পাই কিনা দেখি তারা শেপ নিতে চাই শেপ ক্লিক করলাম এই একটা শেপ নিই নিলাম ঠিক আছে এটাকে ফুললি ব্ল্যাক করে দিই আর যে কোনো একটা কালার দিয়ে এটাকে ব্ল্যাকে সুন্দর তো এটাকে দিলাম তারপর কন্ট্রোল টি দিলাম দিলাম ঠিক আছে আসো আচ্ছা? আচ্ছা? হ্যাঁ এটা একটা দিলাম এটা এদিক দিয়ে দাঁড়ো তারপর আরেকটা শেপ নিব অ্যাপ্লাইড আরেকটা শেপ নিই যে কোনো ধরনের আরেকটা নিব ধরো তোমার এছাড়া কোনো শিফট নেই এটা এই পরবর্তী মধ্যখান বরাবর নিলাম আরেকটা শেপ নিচ্ছি আরেকটা শেপ নিচ্ছি আরেকটা শেপ নিয়ে কি করব এটা দিয়ে এটা দিই যে এটা নিচে আর কি এমনি দেয় এগুলো কোনো এরকম নিতে হবে যে কোনো বাধ্যতামূলক না হ্যাঁ হ্যাঁ এটা নিলাম কারণ একটা ট্যাক্স নিলাম fully responsive F U double L Y fully R E S P O N S I P E responsive টোলটি দিলাম টি দিয়ে এটাকে চেনে ধরে করলাম স্টাইল করে দিই এটাকে একটা বো একটা বোল টাইপের লেখা দিয়ে দিই অথবা এটা দিই এটা দিলে আর একটু ছোট করতে হবে আমি কন্ট্রোল চেপে ধরছি কিন্তু কন্ট্রোল চেপে ধরে এটাকে ছোট বড় নাড়াচাড়া করতেছি কন্ট্রোল চেপে ধরে এটাকে একটা নাড়াচাড়া করলাম এই ফুললি রেসপন্সিভ এটাকে ডুপ্লিকেট করে ফেলি ডুপ্লিকেট রেয়ার ওকে এখন যদি আমি কন্ট্রোল চেপে ধরে ডুপ্লিকেট রেয়ারটাকে এখানে আরেকটা দিলাম ঠিক আছে কন্ট্রোল চেপে ধরে ডুপ্লিকেট করলাম ওকে এটাকে আরেকটা বসাইলাম তিনটা বানাইলাম ঠিক আছে এখানে একটা বাটন বানাবো এখন এখানে লেখাটা চেঞ্জ করতে পারবা এখানে যদি অন্য কিছু দিবা এখানে ধরো আমি ওকে এখন চেঞ্জ করো তিনটা ফুললি রেসপন্সিভ বদন কপি করে বলছে যে কি যাতে লেখাগুলো ঠিক থাকে কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে ওকে ওকে এটা যে কোনো ফন্ড ইউজ করতে পারো এগুলো ফন্ড হচ্ছে তোমার কাছে এখন আমি একটা বাটন দিব বাটনের এই পুরোটা কালার দিব হলুদ আচ্ছা হলুদ দিলাম হলুদের মধ্যে এখন এয়া দিব ব্ল্যাক দিব তিন পিক্সেল এর মধ্যে ওয়ান ওয়ান পিক্সেল করে দিলাম তাহলে হ্যাঁ এটা হয়েছে বাটনটা হয়েছে বাটনটা হওয়ার পর রিসাইজ করে ফেলবো রিসাইজ করে আমি এটাকে একটা ট্যাক্স নিলাম বি ইউ ডবল টি এখন এটাকে কি টাইম নিয়ে রোমান করে দিব টাইম নিয়ে রোমান করে দিয়ে B U double T O N button করে দিলাম বাটন করে দিয়ে বোল্ড কন্ট্রোল বিমেল রেগুলার দিলে বোল্ড হয়ে যাবে বোল্ড করলাম এটাকে বোল্ড করে এখন আমি দেখবো যে এটা ঠিক আছে কিনা ওকে বাটন আর রেক্টেঙ্গুলার এটা বাটন এই দুইটাকে একসাথে কি মার্চ করে নিই resize resize type merge layer কো ডুপ্লিকেট ডুপ্লিকেট করে আমি কি করব এখানে আরেকটাকে বসাই দিই তারপর ডুপ্লিকেট ডুপ্লিকেট এখানে একটা বসে দিলাম হয়ে গেল আমার কাজ এই সেকশনটা আমার কমপ্লিট তাহলে এই সেকশনটা কমপ্লিট হলে এখানে সিলেক্ট করে আমি থেকে যাব গ্রুপের আগে পর্যন্ত যাবো সার্ভিস সার্ভিসে রিসাইজ টাইপ তারপরে রিসাইজের পরে কী করবো গ্রুপ ঠিক আছে কতটুকু আসছি আমরা হ্যাঁ, এখানে যে কোনো কিছু দিতে পারো যত সুন্দর সুন্দর করে তুমি দিতে পারো তাহলে আমি এখন এই লেখাগুলো চেঞ্জ করে দিলে তুমি দিতে পারো এটা তোমার ইচ্ছে ঠিক আছে ওকে আসছি আমরা কতটুকু আসছি এত এখান থেকে welcome to our company explore now our service তারপরে এখানে না এখানে দি একটা জিনিস এখন আমি যদি এখানে ডিলিট করে দিয়ে একটা করতে চলে আসতে এই চলে আসছি এখন নিচে নিচে আসি নিচে কি করব কন্ট্রোল আর দিব কন্ট্রোল আর দিয়ে এটাকে একটু খালি রাখবো খালি রেখে এখানে দিব একটা কি আওয়াজ সার্ভিসের মতো কি আর একটা আর একটা এই গ্রুপটাকে পুরাই কপি করে ফেলি এটাই ব্যাটার এই গ্রুপটাকে পুরাই কপি করে কি আমি নিচে নিয়ে আসব এই নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে এসে এটা বসাইলাম ঠিক আছে বসানোর পর আমি কি করবো এখানে আমার এই কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে নিব our service our service our service কই এ আওয়ার সার্ভিস এটাকে কি ট্যাক্স বাননি আচ্ছা এটা থাক আওয়ার সার্ভিসটা থাক এরপর আমি লেয়ার ড্রাইভ এটাতে কিছু নেই এটা ডিলিট করে দিই এটাকে কী করবো ডিলেট লেয়ার এটা ডিলেট করে দিলাম এটা ডিলেট করে দিব কোনটা ডিলিট করে দিব লেয়ার এই লেয়ারটা ডিলিট করে দিব হ্যাঁ চলে গেছে মনিচান্দ চলে গেছে আমি যদি এগুলোকে কন্ট্রোল জেড এগুলোকে একটু উপরে তুলে দিই না এটা উপরে তুলে যাচ্ছে না এগুলোই আমার button service title service title এটাকে ডিলিট করে দিব এটা থাকবে এই বাটনটা থাকবে এই তিনটা বাটন থাকবে এই তিনটা বাটন আওয়াজ সার্ভিস থাকবে আর সবগুলো ডিলিট করে দিবো হাই কোয়ালিটি এটা ডিলিট করে দিব এটা ডিলিট করে দিব এটা ডিলিট করে দিব এটা ডিলিট করে দিব ডিলিট লেয়ার ঠিক আছে এই তিনটা শেপ ডিলিট করে দিব ওকে ডিলিট করলাম আবার সার্ভিস বাটনগুলো থাক এখানে আমি কি দিব এখন আমি এখানে দিব যে একটু নিচে নামাই এখানে আমি তিনটা ইমেজ নিয়ে আসবো এখন হ্যাঁ, চারটা ইমেজ নিয়ে আসবো এখানে দুইটা বাঘে বাঘ করেছি তো আর একটা বাঘে বাঘ করি ঠিক আছে এটাকে আনগ্রুপ করে ফেললে ভালো হয় মনে ক্যান্সেল এই গ্রুপটাকে আনগ্রুপ প্লেয়ার আনগ্রুপ করে গেলে ভালো হয় আনগ্রুপ করলে এটা হাঁটা চলা করবে দেখো আনগ্রুপ করে বললে এটা নাড়াচাড়া করতেছে আচ্ছা ঠিক আছে এখন আসি আমি সার্ভিস টাইটেল এখানে তিনটে ইমেজ লাগবে এখন আমার দুইটা তিনটে ইমেজ লাগবে আচ্ছা আমি আর একটু নিচে যাই এতটুকু পর্যন্ত থাকুক image like that right? এখন এটাকে আমি কি করব এখানে মধ্যে ওখানে অর্ধেক করে ফেলবো এখানে আমি ছোট ইমেজ কোথায় পাবো এখন ছোট ইমেজ লাগতেছে আচ্ছা ওপেন দেখি ইমেজ কি আছে এখানে আচ্ছা এইটা ইমেজ নিয়ে একটা আর একটা ওপেন ডিজিটাল মার্কেটিং দুইটা ইমেজ নিলাম এগুলো লেয়ার খুলে ফেলি এটা আনলাম এখানে এটাকে ক্রপ করে ক্রপ লাগবে না হ্যাঁ, এটাকে নিয়ে আসলাম ঠিক আছে একটু বাইরে করে দিই এটাকে নিয়ে যাই ওখানে এটাকে তো বসাইছিলাম এটা এরকম বাইরে গেছে এটা এদিকে নিয়ে আসলাম ওকে এটাকে নিয়ে আসি এবার এটা একটা ইমেজ এটা একটা ইমেজ এই ইমেজটাতে এই ইমেজটাতে গিয়ে আমি কি করব এখানে একটু জুম দিই ঠিক আছে কন্ট্রোল প্লাস দিয়ে জুম দিলাম কন্ট্রোল প্লাস দিয়ে জুম দেওয়ার পর আমি কি করব এখানে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় একটু কেটে দিব selection কাট কেটে দিলাম ঠিক আছে এই জায়গায় সেমভাবে কেটে দিব সিলেকশন কাট ঠিক আছে দুটাকে ये कर लेयर की कर डुप्लीकेट कर डुप्लीकेट लेयर করলাম তো এটা সবগুলোকে রিসাইজ করে ফেলি সিলেক্ট করে পেনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে মার্চ ঠিক আছে হ্যালো মার্চ করলাম মার্চ করে কপি করলাম কপি করে কন্ট্রোল টি দিলাম টি দিয়ে উল্টাই দিলাম আসছে হ্যাঁ। কোনো এখন ওকে বসাইলাম এখানে একটা মার্জিন নিয়ে আসি এই মার্জিনের পরে যাই এই জিনিসটা বসবে আচ্ছা বাটনটা চারটা চারটে করে চারটা হবে না ডুপ্লিকেট লেয়ার ওকে কন্ট্রোলটি টি বসাইছি এগুলো হচ্ছে যে আমার সার্ভিস ঠিক আছে জায়গা পর্যন্ত একটু খালি রাখবো তারপরে আরেকটা সেকশনে আসি আমি এই সেকশনটা একটু এইদিকে ইয়া করলাম এতটুকু পর্যন্ত আমি কি নিব কালো নিলাম একদম ব্ল্যাক নেওয়ার পর enter this image আর একটা বক্স নিব সেইখানে সাদা থাকবে এটা সাদা থাকবে এটা গ্রুপ করে ফেলতে হবে না আমাকে এটা নেওয়ার আগে এই দুটো লেয়ার নেওয়ার আগে এগুলোকে গ্রুপ করে ফেলতে হবে হ্যাঁ গ্রুপ করে ফেললাম এখানে ট্যাক্স দিব E N T E R enter your email select করলাম টাইম নিউ রোমান দিলাম কাপের কাপ বসে গেছে এটাকে কি লেখাটাকে কালো করে দিই দেখি তো আসতেছে না কেন আসতেছে না এটা উপরে নিতে হবে এন্টার ইমেল ঠিক আছে চলে আসছে তারপর আমি কি লিখবো এখানে আরেকটা ট্যাক্স বার নিব এটা আমার সাদা want to get each of get want to get one two want to get in the u t o c h touch get get w i t h with এটাকে কি করে দিব প্রথম সাদা করে দিতে হবে প্রথম লেখাটাকে সাদা করব এটাকে একটু কি বোল্ড টাইপের লেখা দিব বসাইলাম বসানোর পর কি করবো যেটুকু আসছে হ্যাঁ, একটু ফাঁক রাখবো ফাঁক রেখে কী করবো কন্টা কাজ এখন এটাকে কি রূপ করে বলব তারপর আরেকটা নিব কন্টা কাজ ঠিক সিটি কন্টাক্ট আজ কন্টাক্ট আজ নেওয়ার পর এটা এখানে বসাই দিব কোনো কাজ নেই এটার এটাকে একটু এখানে বসাই দিব কোনো কাজ নেই একটু ছোট দিই তাহলে বৃষ্টি দেখাচ্ছে না হলে কন্ট্যাক্ট আজ একটু বল করে দিই ঠিক আছে ওকে আমার দুশো পিক্সেলে কি চলে আসছে এটা আমার অর্ধেক না এখানে ফর্ম বানিয়ে দিব ইমেল সাবমিট করার জন্য ঠিক আছে এখানে সোশ্যাল আইকনগুলো থাকবে এদিকে সোশ্যাল আইকন থাকবে আচ্ছা এটাকে আর একটু আমি এটাকে এদিকে এইবারে নিয়ে আসি এবারে নিয়ে এসে আমি ফর্ম বানিয়ে দেবো নেম ইমেল এগুলো লিখে দিব আমি নেম ইমেল নেম ইমেল দিয়ে কি করবো এখান থেকে বারো থেকে আমি দশে নেমে নিয়ে আসি নিয়ে আসলাম এখানে কি দিব কলন কলন বলটা থাকবে না আমার রেগুলার হই কন্ট্যাক্ট ফর্ম রেগুলার হয় সবসময় এটাকে কি করব এখানে দুটো পর্যন্ত কি দিয়ে দিব একটা ব্ল্যাক সেটা দিয়ে দিব ওয়ান পিক্সেল ঠিক আছে করছে না তো ডুপ্লিকেট আচ্ছা। করলাম ডুপ্লিকেট করে কি করবো এটাকে আমি নিচে নিয়ে আসবো নিচে আরেকটা নিয়ে আসবো নিচে নিয়ে আসে আরেকটু নিচে দিব ঠিক আছে তারপরে সেম এটাকে কপি করব সেম এটাকে কপি করে বানাবো যে কি ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ার দিয়ে এটাকে কি নিয়ে আসবো এখানে নিয়ে আসবো এখানে নিয়ে এসে ট্যাক্স বার নিব social icon S O C I A S O C I A social I social shotgun. Social icon দিলাম সোশ্যাল আইকন দিয়ে কি করব এখান থেকে শেপ শেপ শেপ থেকে কি করব এই শেপ শেপ থেকে ফেসবুক টুইটার ইউটিউব এই ইয়াগুলো নিব Susal lo que फेसबुक राय गंदा करके नहीं देखा नर प्रथमेটা দিলাম এটা কি কালো দিব কালো দিই ধর ভুল ব্ল্যাক দিই তারপর আরেকটা নিই তারপরে কি দিব ফেসবুকগুলো কই এই ফেসবুক আচ্ছা এটাকে একটা যদি আমি এয়ার নিই তাহলে তাড়াতাড়ি সুন্দর মতো অ্যান্সার এটাকে যদি এগুলো সবগুলোকে যদি সাইজ ঠিক রাখতে চাই তাহলে এটাকে একটু সাইজ সাইজ হয়ে গেছে আচ্ছা এটাই নিলাম তারপর আমি যে আবার শেপ নিই এখান থেকে যদি আমি লিঙ্কটিন সিলেক্ট করি লিঙ্কটিন এটাকে যদি আমি কালো দিই ফুল ব্ল্যাক কোনো কথা নাই তারপরে যদি আবার শেপ নিই লিঙ্কডের নম্বর টুইটার নিই টুইটারের পরে যদি আমি আরেকটা নিই আর দেওয়ার জায়গা আছে আরেকটা দিলাম তাই এখানে এগুলোকে একটু লাড়ে ছাড়িয়ে দিই তাহলে ঠিক হয়ে যাবে এখানে দিলাম এটাকে এদিকে দিলাম এটাকে এখানে দিলাম এটাকে এখানে দিলাম তাহলে আমি যদি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি এর পিএইচডি ফাইল টেমপ্লেট পিএইচডি ফাইলটা আমি সেভ করি আগে এত কষ্ট করে করলাম যদি সেভে না করি সেভ করলাম একটা ফোল্ডার নিয়ে এখানে নিউ ফোল্ডার ফোল্ডার পিএসডি তারপর এটাকে কি পিএসডি ট্যাম্পলেট ওয়ান দি সেভ করলাম আবার যদি সেভ ওকে আবার যদি সেভ এসে যাই তাহলে এটাকে কি জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফে যেভাবে চাই সেভাবে আমি কি সেভ করতে পারবো ওকে সেভ করে ফেললাম তো এখানে আমি এখন দেখাই একটু জুম হবে কি দেখি একটু একটু জুম দিলে কি অবস্থা আচ্ছা আমি পিকচারটা দেখতে পারতেছি তো ওয়েবসাইট ফোল্ডার এখন আমি ইমেজ দ্বারা কি ওয়েবসাইটটাকে পাবলিশ করলাম ইমেজ এটা কি এটা ওয়েব ডেভেলপার যারা তাদেরকে দিয়ে দিব তারা কি করবে এটাকে এয়া বানাবে তো আমি ওয়েবসাইটে হ্যাঁ, রূপান্তর করব তো আমি মোটামুটি একটু বেসিক বেসিক ওয়েবসাইট কি ট্যাম্পলেট আমরা তৈরি করলাম ঠিক আছে একদম নর্মাল ফার্স্ট ইনিশিয়ালি তো আমরা পরবর্তীতে আরও ভালো ভালোগুলো মেক করব তো এতটুকু পর্যন্ত আজকে থাকবে